একা জান্নাতে যাব তা হবে না আপনাদের কেউ নিয়ে যাব আই রে বন্ধু আয়া আই রে বন্ধু আয় বন্ধু তোমায় ডাকছি আলোর পথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে জান্নাত যেতে চাই সাথে তোমায় নিতে চাই জন্নতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই দিন কায়েমে চলো আমার সাথে বন্ধু তোমায় যাচ্ছি আলোর পথে বন্ধু তোমায় যাচ্ছি দিনের পথে আল কোরআন হাদিসের পথে স্বপ্ন জীবন দিনের রাতে নাজাতের পথ মসৃণ হবে চিন্তা রবে না আল কোরআন হাদিসের পথে স্বপ্ন জীবন দিনের রাতে নাজাতের পথ হবে চিন্তা রবে না চিনলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রথ চিনলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রথ মাওলাই মনিব এ নাম দিবেন হাতে বন্ধু বন্ধু তোমায় ডাকছি আলোর পথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই জান্নাতে যেতে চাই সাথে আপনাদের নিতে চাই দিন কায়েমে চলো আমার সাথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে আয়া আই রে বন্ধু কথা বলেন ঠিক না ঠিক আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চায় না চাই সম্মানিত উপস্থিতি আমরা একই সঙ্গে যারা জান্নাতে যেতে চাই আমি কিছু জান্নাতের টিকিট আজকে আপনাদেরকে বরাদ্দ দিব সম্মানিত আমার আল্লাহ হয়তো এর বিনিময়ে আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিতে পারেন বাইরা